হ্যালো ফ্রেন্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই পেন আইলাইনারটি দিয়ে পাঁচ রকমের তোমরা লাইনার করতে পারবে খুবই ইজি আর এটা ওয়াটারপ্রুফ আর এমনটি নয় যে আমি পেন আইলাইনার দিয়ে দেখাচ্ছি মানে তোমরা শুধুমাত্র এটা দিয়েই অ্যাপ্লাই করতে পারবে এই টাইপের লাইনারগুলি তোমরা কিন্তু জেল লাইনারগুলো দিয়েও ক্রিয়েট করতে পারবে এইভাবে তো আজকে আমি ভিডিওটি স্টার্ট করছি দেখো ফার্স্ট আমি আইব্রো করে নিয়েছি এবং তোমরা যদি মেকআপে আইশ্যাডো ইউজ না করতে চাও শুধুমাত্র লাইনার অ্যাপ্লাই করতে চাও তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা আইব্রোটাকে করে নেবে তারপর আইব্রোর বেসটাকে করে নেবে একটি ফাউন্ডেশন দিয়ে তারপর কিন্তু লাইনার অ্যাপ্লাই করবে এবং অবশ্যই তোমরা মাস্কারাটা অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু আই মেকআপ ভীষণই বাজে লাগে দেখতে আর আমি এখানে আইব্রো ফাউন্ডেশন দিয়ে বেশ এবং মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি এরপর তোমাদেরকে দেখাবো কিভাবে আমি ক্রিয়েট করেছি এই পাঁচ রকমের লাইনার তোমরা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো ভিডিওটি আশা করি তোমাদের অনেক হেল্প হবে